ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সহরল সহজ বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতার এই কয়েকটা লাইন ছোট গল্প সম্বন্ধে উদ্ধৃতি উদ্ধৃত করবার লোভ সামলাতে পারলাম না এই প্রাককথনটা একটা একটাই কারণে গতকাল চৌঠা জুলাই আনন্দ রবিবার আনন্দবাজার পত্রিকার রবিবার রবিবাসরীয় চৌঠা জুলাই দু হাজার একুশ আনন্দবাজার পত্রিকার রবিবার শরীয়তে একটা অসাধারণ গল্প পড়েছি সীমান্তরক্ষীর বোন বলে সেই গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যাদের পড়া হয়ে ওঠেনি কোনো কারণে লেখক এখানে নিজেই অরিন্দম গঙ্গোপাধ্যায় নিজে এখানে কথক স্ত্রী এবং মেয়েকে নিয়ে ডাউকি লেক উত্তর পূর্ব ভারতের ডাউকি লেকের কাছে ঘুরতে গেছেন সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত এবং সেখানে গিয়ে এক বাঙালি সীমান্তরক্ষীর সঙ্গে তার পরিচয় হয় কথায় কথায় বাঙালি সীমান্তরক্ষীকে উনি জিজ্ঞাসা করেন যে যেহেতু বাঙালি সব জায়গায় গিয়ে পরিচয় করতে ইচ্ছা করে তো বাঙালি সীমান্তরক্ষী থেকে উনি জিজ্ঞাসা করেন যে তোমার বাড়ি কোথায় তো সেই সীমান্তরক্ষী ভদ্রলোকের নাম সঞ্জিত উনি বলেন যে আমার বাড়ি রানাঘাটে আপনি চেনেন তখন এখন বলেন হ্যাঁ আমার এখন আত্মীয় থাকেন ওখানে তো এইভাবেই কিছুক্ষণ চলে যায় কথায় আলাপ হয় আলাপ এগোয় এবং তার সঙ্গে সঙ্গেই ওনারা দেখেন যে অনুপ্রবেশের সমস্যার কারণেই এপাশ থেকে পাখি ওপাশে যাচ্ছে ওপাশ থেকে নদীর জল এপাশে আসছে কিন্তু কেউ ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে যেতে গেলে সীমান্তরক্ষীরা বাধা দিচ্ছেন আবার ওদিক থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে আসতে গেলেও বাধা দিচ্ছেন যে এই চলছে তো হঠাৎ করে অপাশ্বাদ থেকে যে বাংলাদেশের সীমান্তরক্ষী ইসমাইল তিনি সঞ্জিত বাবুকে বললেন যে সঞ্জিত সঞ্জিত বাবু জামিন নিয়ে আইতেছে সামলাও ওকে বলে হেসে ওদের ক্যাম্পের দিকে চলে গেলেন তো তো রসনিক বাবু জিজ্ঞাসা করলেন যাওয়ার আগে জিজ্ঞাসা করলেন তোমার ডিউটি শেষ বলে হ্যাঁ আমার শেষ এবার জামিন নিয়ে এবার সামলাও ওকে তো এরপরে আসলেন জামির হোসেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী সীমান্তরক্ষী এবারে দুইজনের সঞ্জিতবাবু জামির হোসেনকে দেখে জিজ্ঞাসা করলেন সম্বোধন করে বললেন যে সুপ্রভাত জামির ভাই তখন জামির হোসেন খুব গম্ভীর গলাটা গম্ভীর করে উত্তর দিলেন সুপ্রভাত তো সঞ্জিতবাবু একটু অবাক হলেন কারণ জামির হোসেন ঠিক গম্ভীর প্রকৃতির মানুষ নন আর কি তো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনার কি মন মেজাজ ভালো নেই তো তাতে আরো একটু মেজাজটা চড়িয়ে জামির হোসেন বললেন তুমি নিজের চরকায় তেল দাও দেখি আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না তো এইসব দেখে তখন লেখক তো একটু ভয়ই পেয়েছেন আর কি তার মনে হলো যে একটু বদমেজাজি লোক এই সীমান্তরক্ষীর বাংলাদেশের এই সীমান্তরক্ষী জামির হোসেন তখন লেখকের সন্দীপবাবুকে বললেন উনি কি খুব মানে বদমেজাজি মানুষ নাকি মানে খুব প্রকৃতির বলবে যে রাঠি মানুষ নাকি তো সুন্দর না না একদম তা না খুব ভালো মনের মানুষ মানে অপেক্ষা করুন পরিচয় পাবেন একটু বাড়ি তো এবারে নানা রকম গল্প হচ্ছে দু দেশের মানুষের মধ্যে এবারে এবারে মানুষের পাশে আসছেন ওপরের মানুষের পাশে আসছেন দুপাশে সীমান্তরক্ষীদের সঙ্গে কথাবার্তা চলছে তো হঠাৎ করে লেখকের সঙ্গে তার মেয়ে ছিল মেয়ে আস্ত্রীকে স্ত্রীকে নিয়ে গেছেন মেয়ে ছিল তো মেয়ের খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা হয়েছে কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে যতদূর দু চোখ যায় তাতে ইন্ডিয়ার দিকে কোনো ঝালমুড়িওয়ালা নেই সেই জায়গায় চারজন ঝালমুড়িওয়ালা আছে এবং তারা সবই বাংলাদেশের দিকে তখন তার মেয়ের নাম ঐন্দ্রিলা সে ঐন্দ্রিলা সে সে বা যে ভারতের যে সঞ্জিত বাবু তার কাছে গিয়ে বলল যে কাকু এরকম আমি ঝালমুড়ি খেতে চাই তো ওই বাংলাদেশের ওদিকে ঝালমুড়ি চারজন ঝালমুড়িওয়ালা আছে আমি কি ওদিকে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসতে পারি তো সুন্দর তুমি একদম একেবারেই পারো না এখানে সীমান্ত আছে সীমান্ত পার হয়ে তো বসে যাওয়া যায় না তুমি তো যেতে পারবে না তো ঘটনাচক্রে জামির হোসেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর যে রক্ষী জামির হোসেন তিনি এই ঝালমুড়ি খাওয়ার আর্জিটা লেখকের মেয়ের অন্ধিকার আর্জিটা শুনে ফেলেছিলেন তখন তিনি শুনে শুনে নিজেই ডেকে ওই ইন্দ্রিলাকে ডেকে বললেন যে তুমি এসো তো আমার সঙ্গে এদিকে এসো উনি আবার আইন দেখাইতেছেন একটু মুড়ি খেতে চাইছে তাই জন্য আবার আইন দেখাচ্ছে চলো তো তুমি তুমি আমার সঙ্গে আসো দেখি দেখি কে কি কর বলে ইশারা ওকে ডাকলেন ইন্ডিয়ার দিক থেকে তো সঞ্জিত বাবু হেসে অনিলাকে বললেন যাও ওদিকে যাও আমার সঙ্গে যাও জামির হোসেন গিয়ে মেয়েকে গিয়ে বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকিয়ে তাকে ঝালমুড়ি কিনে দিলেন এবং মেয়েও সেটা নিয়ে নাচতে নাচতে এসে আবার লেখকের কাছে ফিরে এলো তো ফিরে আসার পরে যেহেতু এটা খাতায় কলমে খুব স্ট্রিক্টলি আইন মেনটেন করতে হলে এরা কিন্তু এর আগে বলে রাখা প্রয়োজন যে এইটা করলেন বলে জামির হোসেন যে তার কর্তব্য গাফিলতি করছেন এমন কিন্তু একদম না তার সঙ্গে সঙ্গেই মানে এই মেয়েকে যেমন নিজের উপদেশক হয়ে বললেন যে আমি চলো আমার সঙ্গে এসো থেকে এসে গিয়ে মুড়ি নিয়ে আসি তেমনি এবার তার কর্তব্য কিন্তু কোনো গাফিলতি নেই যে কেন কেউ মানে একটু ফন্দিপিকির করে পাশ থেকে ওপাশ বা ওপাশ থেকে পাশে আসার চেষ্টা করলেই কিন্তু তাকে বাধা দিচ্ছেন সঞ্জিত এবং মিয়া কিন্তু যেহেতু এটা জেনুইন কেস বোঝা গেল যে একজন বাচ্চা মেয়ে তার সত্যি সত্যি ঝালমুড়ি খেতে ইচ্ছা আছে তাই সেটুকু তো আর তিনি বিবেচনা করলেন যে উপস্থাকে নিয়ে আসার জন্য তো তখন এই সনি তো একটু মজা করতে ইচ্ছা হলো জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যে এটা তো খাতায় কলমে সেভাবে দেখতে গেলে তো এটা বৈধ নয় সীমান্ত আইন অনুযায়ী কারণ তার পাসপোর্ট ভিসা লাগে সীমান্ত মানে খাতায় কলমে সীমান্ত পার হতে গেলে আইনত সীমান্ত সীমানা পার হতে গেলে দু দেশের সীমানা পার হতে গেলে তো তখন জামির হাসানের সন্তুলগুলোটি ইচ্ছে হলো জামিন জামিনকে একটু খোঁচাতে আর কি মজা করতে তো তখন সন্তু বললেন দেখো জামির ভাই তুমি কিন্তু এটা ঠিক করলাম না তখন জামির খুব খেপে গিয়ে বললেন তুমি আর আমাকে আইন দেখিও না তো একদম আইন দেখিও দেখাবে না তুমি আমাকে তোমার তুমি আর তুমি আবার আমাকে আইন দেখাও তোমার কথা বলবো সবাইকে তা তোর লজ্জায় মুখ দেখাতে পারবে না কারোর কাছে তখন সন্দীপ চুপ করে গেছে তো তখন লেখক স্বতঃপ্রণোদিত হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আপনি কিসের কথা বলছেন মানে কি করেছে সঞ্জিত বাবু বলে আরে ওর বোনের বিয়ে ওর মা ওকে চিঠি লিখেছিল বোনের বিয়ে ঠিক করার জন্য ছুটি নিয়ে বাড়ি আসতে চিঠি লিখেছিল রানাঘাটে যেতে অনুরোধ করে সে যায়নি সে নাকি ছ মাস আগে চিঠি ছুটি নিয়েছে তার এমনই সে তার সে কর্তব্য পরায়ণ তার ডিউটি বোধ এমনই প্রবল যে সে ছুটিই নেয়নি তার বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে বোনের বিয়ে ঠিক করতে হয়েছে তো আগামী দুদিন পরেই ওর বোনের বিয়ে ওনাকে সেখানেও যাবে না এবার ভাবুন যে সেখানেও কর্তব্য দেখায় ছুটিটা আবেদন করেনি কারণ ছ মাস আগেই নাকি ও ছুটি নিয়েছে তো তখন সঞ্জিত আমতামতা করে বলতে যায় কি করে ছুটি নিয়ে বলো কয়েকদিন আগেই ছুটি নিয়েছি এখন তো আর আবেদন করা যায় না তো ইতিমধ্যে এই কথাবার্তা চলাকালীন ওই যে ভারতের সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে ওই অঞ্চলের যে যিনি মুখ্য যিনি প্রধান তিনি জিপে করে ওখানে এসে পৌঁছালেন এবং তিনি সঞ্জিত বাবুকে ডেকে বললেন যে সঞ্জিত এদিকে শোনো তোমার সাত দিনের ছুটি মঞ্জুর হয়েছে তুমি রানাঘাট থেকে ছুটে ঘুরে এসো তোমরা স্যার কিন্তু আমি তো কোনো ছুটির আবেদন করিনি আমার ছুটির মঞ্জুর হলো কী করে না আমাদেরকে জামির হোসেনই বলেছিলেন আমরাই তোমার হয়ে ছুটির আবেদন করেছিলাম এবং তোমার ছুটি মঞ্জুর হয়েছে এই নাও ফ্লাইটের টিকিট ট্রেনে করে চলে যাও দেরি করো না আমাদের জিপ আছে জিপে করে চলে যাও এবং বা ফলে সঞ্জিত বাবু তো স্বাভাবিকভাবেই একবার ভীষণভাবে সারপ্রাইজড এবং আনন্দ ভীষণভাবে আনন্দিত আনন্দে আপ্লুত একেবারে তখন তো কি করে যে তোমাকে ধন্যবাদ দেবো জামির ভাই এ বলতে বলতে সুনীত বাবু তার দিকে এগিয়ে যান এবং তখন জামির হোসেন বলেন যে তুমি যখন আমাকে বলো আমি কেন বলেছিলাম জানো তোমাদের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানকে তোমার বোনের বিয়ের ব্যাপারটা কারণ আমারও একটা বোন ছিল কিন্তু আল্লাহর যে কি ইচ্ছা কে জানে বিয়ের দুদিন আগে জ্বরে ও মারা যায় আমার বিয়ে হয়নি কাজেই বোনের বিয়ে নিজের বোনের বিয়ে যে কত বড় ব্যাপার সেটা আমি জানি সেই টান টান বুঝি আমি সেই জন্যই তোমার হয়ে ওনাদের কাছে তোমার ছুটির জন্য আবেদন করেছিলাম তো সঞ্জিত করে আপ্লুত হয়ে গেছে আপ্লুত হয়ে আমি হোসেনকে জড়িয়ে ধরেছে তো দুপাশেরই ওখানটা একটা ওটা একটা ডাউকি লেক উত্তর পূর্বের ওখানে খুব বিখ্যাত পর্যটন স্থল বহু মানুষ পাহাড়ি জায়গা বাংলাদেশ এবং ভারতের বহু মানুষ ওখানে ঘুরতে আসেন তো পর্যটকেরা অবাক হয়ে দেখছে যে দু দেশের সীমান্তরক্ষী পরস্পরের আলিঙ্গনাবদ্ধ তো সবার চোখে জল এসে গেছে এরকম একটা আবেগ মুহূর্ত দেখে তো তখন তারপরে সঞ্জিত বিরিয়ানিতে যাবে এমন সময় হঠাৎ করে জামির হোসেন বললেন একটু দাঁড়াও আমি আসছি বলে ক্যাম্পের নিজেদের ক্যাম্প বাংলাদেশের ক্যাম্পের দিকে ছুটে গেলেন ছুটে গিয়ে একটা পিচ বোর্ডের বাক্স নিয়ে ফিরে গেলেন বললেন যে এটা তোমার বোনকে বিয়ের দিন এটা আমার পক্ষ থেকে আমার উপহার তোমার বোনকে বাংলাদেশের দাদার উপহার তুমি তোমার বোনকে বিয়ের দিন এই শাড়িটা ওকে দিও তো সন্দীপবাবু তো আপ্লুত সন্দীপবাবু বললেন যে অপর দেব তো অবশ্যই প্যাকেটটা খুলে দেখেন যে একটা লাল বেনারসি শাড়ি তার মধ্যে তো বললেন যে এই শাড়ি পরেই আমার বোনের বিয়ে হবে ওনার বোনের নাম মানসী যে এই শাড়ি পরে মানসী বিয়ে হবে এবং আমি তো অবশ্যই বলবো তোমার কথা অবশ্যই বলবো তো তারপরে সঞ্জিত তো জিপে চড়ে এগিয়ে গেলেন তো তখন এই লেখক যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে প্রধান তাকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার এদের তো সম্পর্কটা কি কিছুই বোঝা গেল না মানে কখনো মধুর মনে হচ্ছে ভীষণ না হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছেন অদ্ভুত ওদের সম্পর্ক কখনো ঝগড়া কখনো হৃদ্যতা এটা অথচ দুজনেই পরস্পর পরস্পরের প্রতি অদ্ভুত একটা টান আছে তো তার আগে এই সীমান্ত সঞ্জিতবাবু জিপে চড়ার আগে তখন রসন বললেন যে আমি তো আর আমার তো আর নিজের ডিউটি ছেড়ে তোমার যেতে পারতাম অবশ্যই যেতাম কিন্তু নিজের ডিউটি ছেড়ে তো তোমার বোনের বিয়েতে উপস্থিত থাকা হলো না এই যাত্রায় তো তোমার বোনের একটা ছবি আমাকে দেবে তাহলে আমি পরশু তোমার বোনের বিয়ে আমি ছবির মধ্যেই তোমার বোন মানুষকে মানুষের বিয়ে দেখবো আমার মানুষ চোখকে সুন্দর হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই বলে মানিব্যাগ থেকে তার বোনের একটা ছবি বার করে দিলেন তো নিয়ে দেওয়ার পরে বললেন আসি জামির ভাই যাই জামির ভাই তখন জামির ভাই পরম স্নেহে বললেন যে যাই বলতে নেই পাল ভাই সঞ্জিত বাবুর পদবী পাল তখন যাই বলতে নেই পাল ভাই বলো আসি এসো তো নিয়ে বাবু জিপের দিকে এগিয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে জিপ স্টার্ট দিল পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে জিপে এগিয়ে চললো এবং জামির হোসেনকে দেখা গেল তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে অস্ত্র ধারা নেমে আসছে তো তখন এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যিনি প্রধান তিনি এরকম একটা খুব পরিবেশটা খুব ভারী হয়ে উঠেছে তো আবেগ ঘন একটা মুহূর্ত তো পরিস্থিতি একটু হালকা করবার জন্য ওই জামির হোসেনকে বললেন যে জামির বাবু আপনার জামির মিয়া আপনার ছবিটা দুই দুই বোনের ছবিটা একটু দেখান আমাদেরও দেখান আমরা একটু দেখি কাদের নিয়ে এত অল্প হলো কাদের নিয়ে কাদের বিয়ে নিয়ে এত কথা হলো আমরা একটু দেখি আমাদের একটু দেখার সুযোগ করে দিন তখন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলে দুটো ছবি তাদেরকে দেখালেন লেখক তার স্ত্রী মেয়ে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রধান এবং তাকে তো দেখা গেল দুটো মেয়ের ছবি এবং সবাই আশ্চর্য হয়ে দেখলেন যে দুটো ছবি হুবহু এক দুজন মেয়ের ছবি হুবহু এক মানে চোখ নাক মুখ এমনকি হাসিও এক মানে একেবারে অবিকল চেহারা দুজনের দুই মেয়ের তো তখন স্বাভাবিকভাবেই যে ভারতীয় সেনাবাহিনী যিনি সীমান্ত রক্ষী বাহিনী যিনি ওই অঞ্চলের প্রধান তার মনে হলো যে এটা তো আগেই একটা ছবি রয়ে গেছে জামিন হোসেনের কাছে তাহলে দ্বিতীয় ছবিটা চাইলেন কেন ওনাকে তো সেই প্রশ্নটাই করলেন যে আপনার তো একটা ছবি রয়ে গেছিল সঞ্জিতের মনের আপনি আর একটা ছবি চাইলেন তো স্যার বলেছেন আপনি ভুল করছেন জনাব ওটা আপনার হাতে যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমার বোন সুলতানার আর আমার হাতে যে ছবিটা রয়েছে সেটা সঞ্জিতের বোন মানসিক সবাই অবাক আবেগ বিহল এবং এই লেখকের মেয়ে সে ইংলিশ মিডিয়ামে পড়ে সে তো উত্তেজনায় পরম উত্তেজনায় পড়ে উঠলো আরে এ তো সেপারেটেড বাই বার্থ তো সবারই মনে হলো যে এমনও হয় তো এই মোটা এবং এই আশ্চর্যজনক উপলব্ধিটা দিয়েই গল্পটা শেষ এবং গল্পটা শেষ হওয়ার মধ্যে দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌভাতৃত্ব যেরকম ফুটে উঠেছে সেরকম কোথাও না কোথাও যে দুটো চেহারার মানুষ বলা হয় যে হ্যাঁ, সাধারণত পৃথিবীতে একই চেহারার মানুষ পৃথিবীতে কোনো না কোনো প্রান্তে থাকবেই মানে দুজন একই চেহারার মানুষ থাকেই কখনো তাকে খুঁজে পাওয়া যায় কখনো খুঁজে পাওয়া যায় না তো লেখকের সৌভাগ্য তিনি সেটা খুব সহজেই তার সেই অভিজ্ঞতা হলো একই চেহারার দুটো মানুষকে তিনি দেখতে পেলেন গল্পটা এখানেই শেষ আমার গল্প শেষ ধন্যবাদ